আজকের ক্লাস হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা আমরা আজকে শিখব কিভাবে ইনফ্লুয়েন্সার ফাইন্ড করা যাবে বা ফাইন্ড করে বের করব তো আমরা প্রথমে চলে যাব ফাইবারে এখানে লিখবো হচ্ছে ফাইবার আমরা যে মার্কেট প্লেসে কাজটা করব এটা এটার জন্য এখানে লিখবো influencer influencer influencer influencer research নাই okay influencer influencer influencer research এটা লেগে আমরা সার্চ করব আমরা যে সার্ভিসটা এখন দিব সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার বের করে দিব আমরা বিনিময়ে আমরা বাইরের কাছ থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নেব এটা এটা সবসময় পাঁচ থেকে দশ ডলার থেকে শুরু হয় এটার বেশিরভাগ মানুষই করে থাকে পাঁচ ডলার থেকে শুরু করে এখানে দেখেন আমাদের মতো এটা নতুনে আসছে অফলাইনে আছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশটা সার্ভিস এবং অনলাইনটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন মাত্র তেহাত্তরটা সার্ভিস অ্যাভেলেবেল আছে তো এই ক্যাটাগরিতে বাংলাদেশে খুব কম মানুষ আছে যারা এই মার্কেটিং সম্পর্কে জানে এবং এটা দিকে এটা থেকে যে কাজ পাওয়া যায় সেটাই এখনও বাংলাদেশে অনেক ভালো ভালো ইনস্টিটিউট আছে যারা এগুলো এখনও জানেই না তো এখান থেকে আপনারা চাইলে এই ছোট্ট একটা কাজ শুধু ইনফ্লুয়েন্সার ফাইন্ড করে আপনারা এখান থেকে মোটামুটি ভালো টাকা আর্ন করতে পারবেন তো দেখেন এইখানে কি কি বলছে যেমন I will provide you okay আমি তোমাকে কি দিব সেটা এখানে বলে দিছে দেখেন আমি যদি তার গিকটা একটু ওপেন করি আর যেহেতু আপনার প্রতিযোগিতা হবে অনলি তেহাত্তর জন এখানে কিন্তু আপনি প্রথমেই প্রথম দিনে ফার্স্ট পিসটায় আপনার র্যাঙ্কিং তো এখানে দেখেন মোটামুটি লেভেল অন সেলার হয়ে গেছে উনচল্লিশটা অর্ডার পাইছে I will research and fine Instagram influencer marketing for your niche and band এর মানে হচ্ছে আমি আপনার জন্য ইনস্টাগ্রাম যারা মনে করেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েসার হিসেবে কাজ করতেছে তাদেরকে বের করে দিব সেটা আপনার নিশ মানে টার্গেটেড ব্র্যান্ড অথবা কোম্পানি যে কোনো ধরেন আমার একটা ফ্যাশন কোম্পানি আছে তাহলে আমি কি বের করে দেবো তার নিশ হচ্ছে ফ্যাশন তো নিশ হচ্ছে টার্গেটেড আপনি যে টার্গেটেড বা আপনার যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনি সেল করবেন সেটার উপর ভিত্তি করে আপনি চাইলে ইনফ্লুয়েন্সার বের করে দিতে পারবেন তো এবার দেখায় আমি একটু তার ফুল প্রোফাইলটা দেখি এটা কোন দেশি তিনি মেবি বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশি লেভেল অন সেলার মোটামুটি কত কত সালে আইসে দুই হাজার বিশ সালে আইসে শুধু এটা নিয়ে সার্ভিস দেয় নাকি আরও অন্য কিছু দেয় এসিও দেয় ওকে আরও অনেক সার্ভিস আছে কিন্তু সব থেকে বেশি কিন্তু এটাতে করছে লাস্ট ডেলিভারি হচ্ছে ওয়ান ডে একদিন আগে অর্ডার কমপ্লিট করা হয়ে গেছে তো এবার দেখেন তিনি এখানে কি কি সার্ভিসগুলো বের করে দিতেছে বায়ারকে কি কি প্রোভাইড করতেছে সেটা দেখেন এখানে লিখেছে I will provide you IG link দিবে ইউজার নেম দিবে অ্যাভারেজ লাইক অ্যান্ড কমেন্ট দিবে এঙ্গেজমেন্ট রেটও বের করে দিবে ফলো অ্যান্ড ফলোয়ার্স এগুলো বের করে দিবে ইমেল অপশনাল ইমেল থাকতে পারে নাও থাকতে পারে আমরা আরেকটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক যদি থাকে সেটাও অপশনাল দিয়ে দিব কিন্তু এইগুলো আমরা বাইরকে প্রোভাইড করব। তো দেখেন এরকম অনেক মানুষ আছে যারা এখানে গিয়ে দেখেন অনেকে আছে টপ ডিলিটের সেলারও আছে আবার এখানে ফাইবার চুজ করছে এই সার্ভিসটা এই একজন আছে তেত্রিশটা অর্ডার কমপ্লিট করছে এটা এখনও খুব একটা জনপ্রিয়তা পায় নাই কিন্তু খুব শীঘ্রই খুবই শীঘ্রই এটা খুবই জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে যাবে ঠিক আছে তো এখন যদি আপনি সার্ভিসগুলো দিয়ে রাখেন এখন টুকটাক করে কাজ করে যদি যান মোটামুটি ছয় মাস পরে কিন্তু এই সার্ভিসটা যখন ভাইরাল হয়ে যাবে ফুললি ধরনের এখনও কিন্তু টুকটাক কাজ আসতেছে যখন ফাইনাল কাজ আসা শুরু হবে তখন আপনার গিকে মিনিমাম রিভিউ থাকবে বিশ থেকে তিরিশটা তখন কিন্তু আপনি আরও বেশি অর্ডার পাবেন তো বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে তো আমরা প্রথমে যে কাজগুলো শিখবো সেগুলো দেখতে হবে চাহিদা কীরকম আছে এবং সেটার মার্কেট প্লেসে কত কম্পিটিশন আছে সেটা আপনাকে দেখতে হবে তো আমাদের এখানে কম্পিটিশন খুবই লো এখানে আমরা দেখেন এই একজন ছয়শো পনেরোটা কাজ করে ফেলছে ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দেবে আর মোটামুটি দেখেন এই একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দিবে এক হাজার প্লাস কাজ করছে বর্তমানে দুইটা অর্ডার রানিং আছে তিনি ষোলোশো আটানব্বইটা রিভিউ কমপ্লিট মানে রিভিউ পাইছে টোটাল কাজ করছে তিন হাজার প্লাস তো আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন যে এখানে কি পরিমাণ কাজের চাহিদা আছে আর এখানে কাজের চাহিদা না থাকলে তো আর এক হাজারটা ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের কাজ কমপ্লিট করতে পারতো না আর একটা ক্লায়েন্ট যখন আসবে আমাদের কাছে একটা বারের জন্য তারা কিন্তু একবার আপনার জন্য এই কাজগুলো করবে না ধরেন আজকে আপনার একটা বিজনেস যত বিজনেস ইনফ্লুয়েন্সার হচ্ছে এক ধরনের মার্কেটিং যেমন আমরা ইউটিউবের আমরা ইউ মানে ইউটিউবেও কিন্তু ইনফ্লুয়েন্সার করা হয় মানে স্পন্সার হিসেবে কাজ করে সহজ কথা যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে স্পন্সার ইউটিউবের বলে স্পন্সার মানে যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি আছে হয়তো পারে ফোন কোম্পানি হতে পারে অথবা ধরেন বিভিন্ন গ্যাজেট রিলেটেড হতে পারে ক্যামেরা হতে পারে কম্পিউটার হতে পারে যে কোনো ধরনের আপনি ধরেন গেম নিয়ে আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে একটা ইউটিউব অ্যাকাউন্ট আছে একটা ফেসবুকের অ্যাকাউন্ট আছে আপনি তিনটাতে আপনার নিশ হচ্ছে গেম খেলেন তো এখন যে স্পন্সাররা বা যে ক্লায়েন্টেরা আপনার কাছে আসবে যারা রেসপন্স করবে স্পন্সার করবে তারা কি করবে তারা যদি গেম রিলেটেড লোক চায় তাহলে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এখন আপনি আপনি ইনফ্লুয়েন্সার আপনি এগুলো নিয়ে কাজ করবেন কি না কারো স্পন্সার নেবেন কি না সেটা সেটা তো আর বায়াররা জানে না সেটা কিভাবে বের করে একজন ইনফ্লুয়েন্সার রিসার্চ যারা করে এরকম আমাদের মতো লোকালে যারা কাজ করে তারা তাদেরকে ভায়ার করে কারণ বায়ার তো এক মিনিট এই বায়ার তো দশ পনেরো মিনিটে সময় দিবে না একটা ইনফ্লুয়েন্সার না অনেকগুলো ইনফ্লুয়েন্সার দরকার পড়লে দেখা যায় বাইরের তিন থেকে চার ঘন্টা সময় চলে যাবে বাইরের তিন থেকে চার ঘন্টা মধ্যে মোটামুটি এক দেড়শো ডলার ইনকাম করে ফেলবে আমাদের দশ ডলার দিলে আমরা কাজগুলো করে দিতেছি কারণ আমাদের বাংলাদেশের চাহিদা টাকার মান খুবই কম আমেরিকান মানুষ একটা এক কাপ চা খাইলেও পাঁচ ডলার কিন্তু ইজিভাবে দিয়ে দিবে আবার টিপসও দিবে আর বাংলাদেশের মানুষ পাঁচ ডলার দিয়ে চা খাবে এক মাস ঠিক আছে বিষয়গুলো বুঝতে হবে আমাদের এখানে টাকার মান বেশি কিন্তু টাকার মান কম ঠিক আছে কিন্তু পণ্যের মান বেশি ঠিক আছে ওকে যাই হোক এখানে দেখেন যারা এগুলো করতেছে তারা খুবই লো প্রাইজের কাজগুলোই করতেছে এখন আমরা পাঁচ ডলার করে সার্ভিস দিতে পারি চাইলে আপনি দশ ডলার করে দিতে পারেন কিন্তু এটার চাহিদা যেহেতু কম তাহলে বেশি টাকা প্রথমে না দেওয়াই উত্তম আমি মনে করি যে পাঁচ ডলার থেকেই সার্ভিসটা দেওয়া উচিত তো চলুন আমরা বেশি কথা না বলে এই কাজটা কিভাবে করা যায় সেটাই আমরা আগে দেখি আমি এগুলো কেটে দিলাম তো ফার্স্ট টাইমে আমি আপনাদের কিছু মার্কেট প্লেস দেখাই যেটা আপনি চাইলে এই মার্কেট প্লেসগুলোতে আপনি নিজে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারেন বা ইনফ্লুয়েন্সার মার্কেটার হিসেবে কাজ করতে পারেন আপনার যদি কোনো বড় ধরনের কোনো অ্যাকাউন্ট থাকে সোশ্যাল মিডিয়া থাকে সেই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আপনি এখান থেকে ক্লায়েন্ট নিয়ে তার স্পন্সার নিতে পারবেন আবার পাশাপাশি আপনি যদি চান ইনফ্লুয়েন্সার ফাইন্ড করে দেবেন সেটাও করতে পারবেন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে খুব যে কোনো সময় কারেন্ট যেতে পারে ওকে প্রথমে যদি আমি এখানে লিখব হচ্ছে ইনফ্লুয়েন্সার ওকে আমি লিখি influencer influencer city influencer influencer influence city uh, city city mm. Okay আমি প্রথমে লিখলাম ইনফ্লুয়েন্স সিটি এখানে যদি আপনি যান এটা খুবই ভালো একটা মাধ্যম এখানে চাইলে আপনারা নিজেদের জন্য এক সেকেন্ড আমি একটু আসতে ওকে এখানে চাইলে আপনি নিজে আপনার সোশ্যাল মিডিয়া যদি বড় থাকে সেটা আপনি এখান থেকে ক্লায়েন্ট নিতে পারবেন যারা যা বড় বড় কোম্পানি যদি থাকে তারা এখানে এসে আপনাকে হায়ার করবে এটা ফাইবারের মতো একটা মার্কেট প্লেস এখানে ইনফ্লুয়েন্সার পাওয়া যায় এই একটা আরেকটা যদি আমি দেখাই এগুলো হচ্ছে খুবই টপ আরেকটা হচ্ছে নক্স ইনফ্লুয়েন্সার ওকে এই দুইটা খুবই জনপ্রিয় এবং খুবই টাস্টেড আমি অনেক ক্লায়েন্টের এখান থেকে কালেক্ট করছি এখান থেকে চাইলে আপনি ফাইবারে কিন্তু ক্লায়েন্ট নিতে পারেন আর এখানে প্রশ্ন আসতে পারে যে আমি যখন কোনো এভাবে যখন আমি ইনফ্লুয়েন্সার এখানে আপনার আমরা যেহেতু কাজ করব যেহেতু আমরা এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য কাজ করতেছি না বা আমাদের বড় কোনো অ্যাকাউন্টও নাই শুধু আমরা এখানে কাজ করব কিসের জন্য এখন এখানে শুধু আমরা কাজ করব আমাদের ইনফ্লুয়েন্সার যারা করে তাদেরকে খুঁজে বের করে দিব বিনিময়ে আমরা ফাইবার থেকে টাকা নিব এটা হচ্ছে আমার আমাদের মূল উদ্দেশ্য আর এখানে একটা ডিমান্ড আছে যদি আপনি এখানে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে চান মানে আপনি নিজে আপনার সোশ্যাল মিডিয়া থেকে ইনফ্লুয়েন্সার বা বড় বড় কোম্পানির স্পন্সার নিতে চান তাহলে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে সেটা আপনাকে পেড অ্যাকাউন্ট করতে হবে পেড মানে টাকা দিয়ে অ্যাকাউন্ট করে নিতে হবে তাহলে আপনি এখানে এক বছরের জন্য ফ্রি মানে একটা অ্যাকাউন্ট পেয়ে যাবেন সেখান থেকে আপনি নিয়মিত কাজ নিতে পারবেন ঠিক আছে অনেক অনেক পৃথিবীর বড় বড় সেলিব্রিটি আছে বা বড় বড় কোম্পানি আছে যারা এই কাজগুলো করতেছে ফর ইনফ্লুয়েসার ঠিক আছে আমরা মূলত ইনফ্লুয়েসার ফাইন্ড করে দেবো আপনি চাইলে নিজেরা নিজেও ইনফ্লুয়েসার হতে পারেন সেক্ষেত্রে আপনার টাকা খরচ হবে তো ফ্রিতে যদি করতে চান ফ্রিতে কোনো কিছুই নাই মোটামুটি সাত দিনের জন্য আপনি এখানে ফ্রি পেতে পারেন সাত দিন চালাইতে পারবেন তো এই হচ্ছে কাহিনী তো যেহেতু আমাদের উদ্দেশ্য এখান থেকে ইনফ্লুয়েন্সার বের করা বা ক্লায়েন্ট বের করা আপনি চাইলে এখান থেকে এইভাবে করতে পারেন আবার আমরা কিন্তু সরাসরি অ্যাকাউন্টগুলোতে মেসেজ করে মেসেজ করে আমরা কিন্তু তাদের কাছে পৌঁছাতে পারি যদি আমার কোনো ক্লায়েন্টের দরকার পড়ে আমি এভাবে মেসেজ করব মেসেজ করে আমি বলবো যে আমি ডিজিটাল মার্কেটার এসি expert web developer app developer game developer তো আমি মোটামুটি সবই শিখছি তো আমি এখন চিন্তা করতেছি যে আমি যে কোনো বায়ার যেটা চাবে আমি সেটাই দিব তো আপনি কি করবেন তখন বাইরকে বলবেন যে দেখো তুমি অর্ডার করতে পারো তুমি যদি চাও বাইরে অর্ডার করতে পারো যদি আমি ফার্স্ট টাইম যদি টাচ না করতে চাও ফার্স্ট টাইম যদি তুমি আমাকে ব্লিপ না করতে চাও তাহলে তুমি আসো ফাইবারে আসো ফাইবারে নিয়ে আসলেন নিয়ে এসে ফাইবারকে মানে বললেন যে প্রথমে তুমি পঞ্চাশ ডলার একশো ডলার দুশো ডলার হায়ার করতে ফার্স্ট টাইম আপনাকে দশ দুশো একশো ডলার হায়ার করলো করে প্রথম কাজ করার পরে তারপরে যখন আপনার প্রতি একটা আস্থা চলে আসবে তখন আপনি বাইরে যেমন হাসিবুর আসো হ্যালো তোমাকে কোন অ্যাপের মাধ্যমে টাকা পাঠায় তোমার ক্লায়েন্টে বিকাশে তো পাঠায় ওইটার ইয়ের নাম কি স্যান্ডওয়েব বার নামটা বলো তো একটু ওকে স্যান্ড ওয়েব ওকে এটা হচ্ছে অ্যাপ না ওকে আই স্যান্ড হচ্ছে সরি স্যান্ড ওয়েব এটা মেবি না ওকে ah, টাকা ট্রান্সফার অপশন এটা এটা বলার উদ্দেশ্য আমাদের আজকে ইউটিউবে অনেকজনে কমেন্ট করছে বাই ইনফ্লুয়েসার মার্কেটার হিসেবে কাজ করলে কিভাবে আমি টাকা নিব তো এখানে মাধ্যম আছে এটাই তো নাকি ওকে মনে হয় না এটা তো স্যান্ডওয়েব এটা তো একটা অ্যাপস অ্যাপস না এটা প্লে স্টোরে পাওয়া যাবে তাহলে okay okay app APK application স্যান্ডওয়েব ওকে স্যান্ডওয়েব একটা কাজ করি এটা লিখে আমি প্লে স্টোরে সার্চ করি এটা বেটার হবে প্লে আমি যেটা করি আমার ক্লায়েন্টের যার যারা মানে আমার যতগুলো ক্লায়েন্ট আছে সবগুলো আমাকে ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা পাঠিয়ে দেয় আমি খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাই মনে করেন আমি রাতে আমার ভোটার আইডি কার্ড পাঠিয়ে দিই ও সকালের ভিতর দেখে আমার টাকা চলে আসছে আমাকে বলে যে টাকা পাঠিয়ে দিছি তুমি একটা পিন দিয়ে দেয় আমাকে হ্যাঁ হ্যাঁ আমি আমি ওইভাবে করি কিন্তু এখন আমার বায়ার মনে করেন আরও কিছু অ্যাপস নামছে এই যে একটা স্যান্ড অ্যাপ ওকে এটা আরেকটা নামছে কল বাট নাকি কি জানি একটা অ্যাপস ওইটার মাধ্যমে আমাকে বিকাশে টাকা দিয়ে দেয় ডাইরেক্ট এটা হচ্ছে আমাদের অ্যাপ এখানে ফার্স্ট টাইম এটা হচ্ছে আমাদের এখানে কোনো লাভ নাই এটা হচ্ছে বায়াররাই আপনাকে পাঠাবে আপনার কোনো অ্যাকাউন্ট ম্যাকাউন্ট কিচ্ছু করতে হবে না বাইরকে বলবেন যে এখানে একটা অ্যাকাউন্ট করো পাস মানে তার সমস্ত কিছু দিয়া হয় ওইখানে আইডেন্টি কার্ড হতে পারে পাসপোর্ট হতে পারে এগুলোতে যখন অ্যাকাউন্টগুলোতে সাইন আপ করে ভেরিফাই করবে তখন আপনার বিকাশের নাম্বার তাকে দিয়ে দিবেন বিনিময়ে আপনাকে তিনি টাকা পাঠিয়ে দিবে একদম সিম্পল আপনাকে কিচ্ছু দিতে হবে না শুধু বাইরকে বলবেন যে এই অ্যাপের মাধ্যমে পাঠাও বাইরে এগুলো খুব ভালো করে জানে তিনি ভেরিফাই করলেই দেখা যাবে যে আপনার বিকাশ নাম্বার দিছেন আপনার ভোটার আইডি কার্ড দিয়েছেন ওই বিকাশ নাম্বারের সাথে যেন ম্যাসিং হয় ভোটার আইডি কার্ড পাঠিয়ে দিয়েছেন বায়ার আপনাকে দেখবেন যে সাথে সাথে টাকা পাঠিয়ে দিয়েছে কোনো সমস্যা নাই আর টাকা এটাতে মাইরও নাই মনে করেন বোনাস কি দেয় ইয়া বোনাস পাইছো কি আমাদের কয় পার্সেন্ট বোনাস দেয় দশ পার্সেন্ট এখানে তো বোনাস দেয় একটা দশ পার্সেন্ট মেবি বোনাস দেয় এই অ্যাপের মাধ্যমে ওকে যাই হোক না দিলে না দিল এটা দেখার পিছনে আমাদের বাইরের কাছ থেকে টাকা নেওয়া দরকার এটা আমরা কিন্তু বিকাশের মাধ্যমে টাকা নিতে পারি তো এটা খুবই ভালো অ্যাপ আর আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ওটা আপনাকে ভোটারি কার্ড বাইরকে দিয়ে দিতে হবে বলবেন যে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠাইতে ওটা বললে আপনাকে দেখা যাবে যে টাকা পাঠিয়ে দিবে ভোটার কার্ডের মধ্যে টাকা পাঠিয়ে দেওয়ার পরে আপনাকে একটা পিন দিবে আপনি সোনালী ব্যাংকে অথবা ইসলাম ব্যাংকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পথে পরে আপনাকে শুধু পিনটা দেখবে আর কোনো কিছু না সাথে সাথে আপনার টাকাটা বের করে দিবে শেষ এই দুইটা মাধ্যমে টাকা নিতে পারেন আর বায়ার যদি টাচ না করতে চায় তাহলে কোনো কথা নাই ফাইবার আছে নো প্রবলেম ফাইবারে টাকা তোলা একটু সমস্যা পাবো ফাইবার বিশ পার্সেন্ট কেটে নেবে আবার আপনার রিভিউ পাইতেছেন একটা সমস্যা কি আবার আপনি চোদ্দ দিন পরে টাকা তুলতে পারবেন কাজটা কমপ্লিট করার পরে ওকে যাই হোক আমরা যেহেতু এখন টাকা তোলার প্রসেসটা আমরা বুঝলাম যদি কোনো ক্লায়েন্ট বলে এরকমভাবে আপনি বলে দিতে পারেন আর এবার আসি এই মার্কেট প্লেস থেকে কীভাবে রিসার্চ করবো আরেকটা এখন এগুলোতে আগে সাইন আপ করতে হবে আমি একটা শর্টকাট পদ্ধতিতে সাইন আপ করি অনেকগুলো সাইন আপের অপশন থাকে ঠিক আছে অনেক হ্যাংজ্যাক আমি গুগল থেকে ডাইরেক্ট করে ফেলি সরি ইউটিউব তো দেওয়াই যাবো না ওকে <laughs> আমি গুগল থেকে শর্টকাট সাইন আপগুলো করে ফেলি আমি এখান থেকে ডাইরেক্ট অ্যাকাউন্ট করবো আছে আমি যে কোনো একটা এখানে গেলাম সরি ওকে আমি শর্টকাট করে ফেললাম এত সময় নাই ওকে অ্যাকাউন্ট হয়ে গেছে আমি এটাতেও যাই লগ ইন দিই এটা তো মনে হয় অনেক আগে আমার করা ছিল আমি নিজেও কাজ করছি দেখি নাই কিনা ওকে অ্যাকাউন্ট করাই আছে নো প্রবলেম আমার এটা কেটে দিলাম ওকে এখানেও আমার অ্যাকাউন্ট করা আছে ওকে আমি এখানে ডিসকোভারে চলে যাই new search my search okay এখানে আপনি চাইলে আপনি নিজে ক্যাম্পেইন করতে পারেন আর চাইলে অন্য যারা ক্যাম্পেইন করছে বা সেলার আছে তাদেরকে ফাইন্ড আউট করতে পারবেন ওকে আমি একটু প্রথমে যাই ব্র্যান্ডে আসার কোনো দরকার নাই ইনফ্লুয়েন্সার ওকে ইনফ্লুয়েন্সার লিস্ট দরকার আমার ক্লিক একটু নেট প্রবলেম আসতে একটু সমস্যা হয় ওকে আমি একটা কাজ করি ইউআরএলটা প্রথম থেকে কেটে দিই লাস্টেরটুকু কেটে দিই শুধু এইটুকু হলে হবো আবার ওকে লগ ইন করি আবার হুম বাপরে বৃষ্টি যা বড় আজকে ওকে এটা আসতে থাকুক many trial paid expire okay বুঝতে পারছি আমার আর বোঝাইতে হবো না আমি এগে লগ আউট করে নিই অ্যাকাউন্ট প্রোফাইল হুম আমার এটা এক্সপায়ার হয়ে গেছে অনেক দিন আগে সাত দিন করে সময় দেয় ঠিক আছে সাত দিনের পরে বেশি হলে আর ঢুকতে দিবে না লগ আউট করে ফেলি নতুন আরেকটা অ্যাড করি আমি একটাতে করে ফেলছি এটাতে করি নাহলে আপনারা পরবর্তীতে আবার জামালায় পড়বেন লগ ইন না করে অ্যাকাউন্ট করি ওকে ট্রাই ফর ফ্রি দেখছেন কতগুলো হ্যাংজ্যাং এখানে অ্যাকাউন্ট করা ট্রাই ফর ফ্রি গুগল থেকে করতবো আমি একটা জিমেলে লগ ইন করে ফেলি জিমেল এখানে দিয়ে দিলাম number platform Bangladesh city agency বা ইনফ্লুয়েন্সার আপনি যেটা খুশি দিতে পারেন একটা দিয়ে দিলাম আমি আপাতত জব হচ্ছে মার্কেটার বা team member assistant head okay VIP student okay চলবো এটা টার্মস এগ্রি দিয়ে দিলাম ক্যাপচা পূরণ করব এবার আমি জিমেলে এই জিমেলের ভিতরে আমি একটা কোড আসবে আমি এটা সাইন আপ করে ফেলি ওকে চলে গেছে এনজয় ট্রায়াল একটা কোড চলে আসবে আমাদের এখানে এত তাড়াতাড়ি কাটলে হবে ইনফ্লুয়েন্সার কোড আছে ওকে আমি এখানে অ্যাক্টিভেট করে দিই পাসওয়ার্ড একটা দিতে বলতেছে পাসওয়ার্ড পাসওয়ার্ডই দিই at the rate okay update okay আমার অ্যাকাউন্টের এখানে চলে আসছি মোটামুটি আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে সাত দিনের জন্য আপডেট করতে পারবো আমরা প্ল্যান নিতে হবে তারপরে যদি আপনি কাজ করতে চান ওকে সমস্যা নাই আপনার যদি অ্যাকাউন্ট করতে সমস্যা হয় তাহলে আপনি চলে যাবেন হচ্ছে টেন মিনিট মেল এখান থেকে আপনি নিয়ে কাজ করতে পারেন আপনি এখান থেকে একটা করে মেল পাবেন দশ মিনিটের জন্য ফ্রি এবং সেখানে আপনার ভেরিফিকেশন কোড আসবে নিচে সবই এখান থেকে পাবেন এটা আপনারা ইউজ করতে পারেন যেহেতু আপনি প্রতিদিন আর নিজের জন্য একটা করে জিমেল তো খুলবেন না আর যখন অনেক ক্লায়েন্ট হবে বা অনেক কাস্টমার আসবে তখন তো আপনার অত জিমেল থাকবে না একটা করে ক্লায়েন্টের জন্য একটা করে জিমেল খোলা ব্যয়বহুল এখান থেকে করে নিতে পারবেন শর্টকাট পদ্ধতি ওকে যাই হোক আমাদের দুইটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে একটা হলো ইনফ্লুয়েন্সার নক্স ইনফ্লুয়েন্সার একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার সিটি এই দুইটাই আমাদের মোটামুটি ভালো ইনফ্লুয়েন্সার ফাইন্ড করার জন্য এবার আসি ইনফ্লুয়েন্সার ফাইন্ড করার জন্য আমরা বায়াকে কীভাবে আগে আমরা কি দেখব আগে দেখব হচ্ছে আমি যে ইনফ্লুয়েসার বায়ারকে দিব সেটা প্রমাণ দিতে হবে একটা প্রুফ তৈরি করি বা একটা স্কিল শিট তৈরি করতে হবে আমাদেরকে ফার্স্ট টাইম আজকে কিছু টুলসেও দেখাবো আমি ওকে প্রথমে আপনি এখানে যে চলে যাবেন গুগল ডক ফাইলে আপনি এখান থেকে গুগল ডক ফাইল লিখতে পারেন আবার সরাসরি এখানে এটাও লিখতে পারেন এখানে আপনি লিখবেন হচ্ছে নিউ এখানে দেখেন নিউ আছে নিউ নিউ এর এখানে ক্লিক করে গুগল স্কিল শিট এখানে আপনি এটা তৈরি করবেন তো এখানে ধরেন আমি চাচ্ছি যে ফ্যাশন অথবা যে কোনো একটা জিনিস আমি এখান থেকে নিতে পারি এই মাস ফাইবারে যাই আমাদের কি রেকর্ড চলতেছে আবার যেন সব উলট পালট না হয়ে যায় এত হ্যাঁ, মজা পাবো না ক্লাস করে ইনফ্লুয়েন্সার ওকে ইনফ্লুয়েন্সার রিসার্চ লিখে আবার সার্চ করলাম কারণ হচ্ছে <coughs> এই শীতটা আমার দরকার এখানে কি কি চাইছে সেটা আমাকে দেখতে হবে ওকে আমি একটা স্কিলশিট শিট তৈরি করতে চাইতেছিলাম প্রথমে আপনি দিবেন হচ্ছে এখানে একটা নাম লিখবেন উপরে দেখেন উপরে স্কিলশিটের শিটের একটা নাম আছে জানি না আজকে আটকে আটকে ধরতে পারে একটু আমি একটু রিপ্লেস করে নেই পরে দেখুন যে সব ডায়াল হয়ে গেছে ওকে আসতে তো এখানে এখানে লিখবো হচ্ছে ধরেন আমার যে কোনো একটা কোম্পানির ধরতে পারি ডিআর ডিআর বিএন এটা হচ্ছে একটা নাম দিলাম এটা দিয়ে দিতে পারি ফ্যাশন ফ্যাশন রিলেটেড আমাকে কি বের করতে হবে ইনফ্লুয়েন্সার বের করতে হবে তো আমি এখানে বাইরের নাম দিয়ে দিলাম ফ্যাশন নিশ হচ্ছে ফ্যাশন একটা দিয়ে দিলাম এমনি আপাতত আপনি যা খুশি এখানে লিখতে পারেন আপনার ইচ্ছে কাজ দিতে পারেন যে ইনফ্লুয়েন্সার রিসার্চ এটা আপনার উপর নির্ভর করে তো আমি একটা শর্টকাট বানিয়ে দিই আপাতত এখানে প্রথমে দিবেন হচ্ছে লং লংটা এন ও লং তারপরে কি দিব এখানে আইজি লিঙ্ক বা ইনস্টাগ্রাম লিঙ্ক প্রথম এখানে দিব হচ্ছে আইজি আইজি লিঙ্ক ওকে তারপরে কি চাইছে ওরা তার তারপরে দিতে বলছে হচ্ছে user name okay user name দিয়ে এখানে ইউজার ওরে বাপরে ইউজার নেম তারপরে কি দিব আমরা average A B G average like বা কমেন্ট সিওএম দিয়ে দিলাম কমেন্ট কমেন্ট তারপরে আমরা এখানে আরেকটা কি দেখছিলাম এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট এখানে হচ্ছে এঙ্গেজ এঙ্গেজমেন্ট তারপরে দেখছিলাম হচ্ছে ফলোয়ার মেবি ফলোয়ার ওকে তারপরে আমরা দিব হচ্ছে ফলোয়ার ও ফলোয়ার ওকে সরি ভুল লিখছি আমি ফলোয়ার বা নাম ভুল লিখছি okay F O double O F follower নাম কি এটাই আমি তো ভুলে গেতেছি সব follow okay follower followers followers followers তারপরে আমরা দিব হচ্ছে এখানে দিব হচ্ছে ইমেল ইমেল আর লাস্টে দিব হচ্ছে ধরেন social link social social link okay আমার মোটামুটি সাজানো কমপ্লিট তা আমি এই ফাইলগুলো একটু বড় করে দিই এখানে এসে এখান থেকে সাইজটা বড় করে দিই চোদ্দো করে দিলাম আর সবগুলো বোল্ড করে দিলাম আর এই সেকশনগুলো একটু মানে কলামগুলো একটু বড় করে যাই ওকে চলবে মোটামুটি আর এই যে আমি এটা ক্লিক করে ধরে রটা এখান থেকে আমরা এটা মাছ বরাবর দিয়ে দিলাম তাহলে সবগুলো মাঝে চলে আসলো আর নিচে একটা কালার দিয়ে দিই জানি দেখতে যেন ভালো লাগে তো আমি এই কালারটা ইউজ করলাম মোটামুটি চলবে আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে আমার এক্সেলের তো আমি এখানে ওয়ান টু এখানে ওয়ান টু ধরে এখান থেকে ই করলাম বায়ার চাইছে হলে কত পঞ্চাশটা মানুষের লিস্ট জোগাড় করে দিতে হবে তো পঞ্চাশটা মানুষের লিস্টের জন্য আমি পঞ্চাশটা এখানে লিখে ফেললাম ঠিক আছে তো এবার আমার আইজি লিঙ্ক বের করে দেবো কী বের করতে হবে ফ্যাশন রিলেটেড তো আমি চলে যাব চলে গেলাম হচ্ছে এখানে আপনাকে দুইটা টুলস লাগবে এটা ফাইন্ড আউট করতে একটা নাম হচ্ছে সোশ্যাল সোশ্যাল বেল্ট এই শব্দ যায় গুম গুম করতেছে যে যাবো ওকে এটা এটা একটা টুলস আর একটা নাম হচ্ছে ইনফ্লুয়েন্সার হাব বা হোপ এটা এই দুইটা হলে আপনি মোটামুটি এখানে কাজ করতে পারবেন রিসার্চের কাজগুলো এই দুইটাতে করা যাবে তো আমরা একটু দুইটা ওপেন করি তো এটা হচ্ছে আমাদের সোশ্যাল বেল্ট এটাতেও আমাদের সব কিছু বের করা যায় একটু নেটের প্রবলেম করতেছে আর এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং হোক তো এখানে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে সাইন আপ করার পরে আপনি কাজগুলো করতে পারবেন আমরা এখানে দেখেন সব ধরনের টুলস আছে আমি একটু লগ ইন করি এটা আপনার এটা আমাদের সাইন আপ লাগবে না তো হ্যাঁ আমাদের লগ ইন হয়ে গেছে এখানে আমরা দেখেন অনেক ধরনের টুলস আছে এখান থেকে আপনি চাইলে এটার মাধ্যমে হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন আবার বিভিন্ন কিছু এখানে ডেসক্রিপশন জেনারেট করতে পারবেন ইউটিউবের জন্য ফ্রি ইমোজি মেকার টুলস এটা অনেক অনেক ধরনের টুলস আছে এখানে ঠিক আছে আমাদের দরকার হচ্ছে আমি এখান থেকে চাই হচ্ছে ক্যালেন্ডার ক্যালকুলেটার ওকে ক্যালকুলেটার আর আমি এখান থেকে নিব হচ্ছে ধরেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম এখানে লেখার পরে এখানে দেখেন দুই নাম্বার একটা আছে ইনস্টাগ্রাম ওকে এটা আমি দেখি ইউজ করি সরি এখান থেকে তিন নাম্বারটা দেখি আগে তিন নাম্বারে কি আছে এই যে এটা এটা আমাদের লাগবে interior Instagram user name okay দেখেন তিন নাম্বারটা Instagram sponsor post calculator Instagram এটা আপনি এই টুলসটা ইউজ করতে পারেন এখান থেকে তো আমার যেহেতু এটা হয়ে গেছে এবার আমার দরকার হচ্ছে কি ইনফ্লুয়েসার বের করা তো আমি যেহেতু ফ্যাশন রিলেটেড দরকার তো এখানে দেখেন প্রায় এত মিলিয়ন ব্রাউজার প্রোফাইল আছে তো আমি দেখি ফ্যাশন ওকে এটা হচ্ছে অডিয়েন্স ওকে আমি এখানে চলে যাই এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর এবার কোন রিলেটেড লাগবে আপনার আমার যেহেতু ফ্যাশন রিলেটেড দেখি ফ্যাশন রিলেটেড পাই কিনা হ্যাঁ এই দেখেন ফ্যাশন ওকে আমি এই ক্যাটাগরিতে ক্লিক করলাম ফ্যাশন একটু নেট প্রবলেম ফ্যাশন একটু নিচের দিকে আসি হুম চলে আসছে দেখেন এখানে অনেক প্রোফাইল আছে একদম সিম্পল প্রোফাইল এখানে দেখেন মিলিয়ন মিলিয়ন আর ইনফ্লুয়েন্সার আছে এখানে আপনি এরপরে নেক্সট করতে পারবেন অ্যাড আর মোর আরও দেখতে পারবেন ঠিক আছে তো সম্পূর্ণটা আসুক একটু রিলেট হোক আমার দরকার কি হচ্ছে ফ্যাশন রিলেটেড এটা কোন দেশে তা নেবেন সব কিছু এখান থেকে বের করতে পারবেন social network influencer network social network filter করতে পারবেন আপনি কোন কান্ট্রিটা চান এখান থেকে সব কিছু ফিল্টার করা যাবে কত থেকে কত ইনফ্লুয়েন্সার লাগবে সেটা এখান থেকে ইনফ্লুয়েন্সার কতদিন আগে আইসে বা এগুলো সব কিছু এখানে আছে ইনফ্লুয়েন্সার ফ্রম এতকে থেকে এতকে ওকে সব কিছু এখানে পাবেন আপনি ফিল্টার করা যাবে তো আমার তো এত কিছুর দরকার নেই আমার দরকার হচ্ছে শুধু ইনফ্লুয়েন্সার হইলেই এলো বিউটি অ্যান্ড কসমেটিক্স হইলেই চলবে এটা ফ্যাশন রিলেটেড হয়ে যায় আর কি এই একটা আছে এখান থেকে আপনি চাইলে এভাবে বের করতে পারেন আমরা যদি ধরেন এই একটাতে যাই আমি একটু আমার আরেকটা অ্যাকাউন্ট দেখাই এটা হচ্ছে এটা তো আমি এখান থেকে ফাইন্ড করি স্পন্সরশিপ দেখি টপ লিস্টে কি আছে এত ঘুরতেছে কেন বুঝলাম না ব্যাপার বাপরে কঠিন অবস্থা এই দেখেন এখানে দেখেন আমাদের সব কিছু আছে দেখেন আমি সার্চের এখানে আসার পরে এখান থেকে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরের আছে ইউটিউবের যদি আমরা বের করতে চাই ইউটিউবের আছে টিকটকের থাকলে টিকটকের আছে ইনস্টাগ্রামের আছে ইনস্টাগ্রামে যে দেখেন দেখছেন এটা সব থেকে ইন্ডিয়াতে বড় একটা চ্যানেল ইউটিউবের তো এখানে দেখেন তিনি কত ডলার নেবে একটা স্পন্সারের জন্য মানে একটা স্পন্সার নেবে বিনিময়ে এত টাকা নেবে এই একজন দেখেন এখানে সবগুলো চ্যানেল এটা হচ্ছে কিডস ডাইনা শো এটা সব থেকে জনপ্রিয় এখানে প্রতি স্পন্সারের দাম দেখেন কত এত কি বাপরে এটা সব হলো বড় বড় ইউটিউবার এখানে এসে কিন্তু কাজ করতেছে ঠিক আছে এইভাবে আপনি এখান থেকে আসতে পারেন তো এখানে চাইলে আপনি বিউটি রিলেটেড লেখে আপনি সার্চ করতে পারেন ধরেন বিউটি রিলেটেড কারা আছে দেখেন বিউটি রিলেটেড যারা আছে এখান থেকে ফের করতে পারবেন ইন্ডিয়ান মেকআপ তো তাদের ইনস্টাগ্রাম আপনি চাইলে দেখতে পারেন ইউটিউব চাইলে দেখতে পারেন ওকে আমরা এইভাবে বের করতে পারি ধরেন আমার এখানে আমি ওই ক্যাটাগরি লেগে ফিল্টার করলাম ফিল্টার করে ইতালি বাদ দিয়ে দিই আমি নাকি আমি এখানে দেখি কোন কোন কান্ট্রিতে শো করতেছে beauty and cosmetics Italy okay আমার দরকার হচ্ছে ধরেন আমেরিকান তো এটা আবার আমি ফিল্টার করি এবার একটু এটা নিচে উপরে তুলে দিই ওকে শো একটু নেটওয়ার্কের কাজ কম করে আস্তে আস্তে করে ওকে আসতেছে না আমেরিকানটা ফিল্টারে আমেরিকান আসতেছে না আবার আমরা নিউজ সার্চে যাই এখান থেকে আমার দরকার হচ্ছে বিউটি নিউ ইয়র্কের ইউনাইটেড স্টেটস এত ইনফ্লুয়েসার আছে এখানে এখানে সবগুলো আপনাদের খুঁজে খুঁজে বের করতে হবে okay New York United States এখানে বিউটি অ্যান্ড কসমেটিক্সের এখানে দেখাইতেছে তো আমরা আপাতত এখানে দেখি টিকমার্ক করলে আসবে ফিল্টার অত কিছু দরকার নেই এটা হচ্ছে সবগুলোই বিউটি মেবি তো আমরা একটা ইনফ্লুয়েন্সার এখানে ধরেন লগ করি ধরেন আমরা এখানে ক্লিক করলাম একটা ইনফ্লুয়েন্সার দেখার জন্য যে আসলে তিনি ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্টটা কীরকম একটু দেখি আমরা একটা ইনফ্লুয়েন্সার ভেরিফাইড অ্যাকাউন্ট ইনস্টাগ্রামের ইউটিউবও আছে তার নিজস্ব তো তিনি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে এখানে মেবি বিউটি নিয়ে দেখেন না তার পোশাক আসার ভাব সব পানোরামকের নিচের দিকে না যাই তো এবার ধরেন আমি এটা ফাইন্ড আউট করব কিভাবে যে আমার কি কি লাগবে আমি স্কিল শিটে সাজাইছিলাম ইনস্টাগ্রাম লাইক মানে link user name average comment engagement রেটও তারপরে হ্যান ত্যান ইত্যাদি তো আমার প্রথমে এটা আমি নেই এখান থেকে আমি এর নামটা কপি করি আমার ওই যে টুলসটা আমি দেখালাম ওই টুলসে আসলাম টুলসে এসে নামটা আমি এখান থেকে সার্চ করে দিই সার্চ করি দেখি কি আসে দেখেন এখানে কত মিলিয়ন ফলোয়ার আছে এখানে ছবিটা আসতেছে না নেটের প্রবলেম পুরো বারোটা বাজে গেছিল কম্পিউটার তাপ দিছে একটা শিট অল্পতে যেন জইলা ওকে এখানে আসার পর এবার আমার কি লাগবে ইনস্টাগ্রাম ইউজার নেম আমি ইনস্টাগ্রাম ইউজার নেমটা কপি করি খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করতে হবে ইনস্টাগ্রামে ইউজার নেমটা হচ্ছে এটা এবার আসি average like and comment okay average like দরকার আমাদের বের করার জন্য আমি আবার এখানে ক্লিক করি অ্যাভারেজ লাইক হচ্ছে এত অ্যাভারেজ লাইক দেখেন এখানে সব পেয়ে গেলাম average like okay average like আমি দিয়ে দিলাম এখানে মেবি ফুল আসে নাই ঠিক আছে ওকে এটা হচ্ছে অ্যাভারেজ লাইক এবার এঙ্গেজমেন্ট রেটও এটা আমি যদি দেখি এটা হচ্ছে এটা এঙ্গেজমেন্ট রেটও লিখে দিবেন আমি সংক্ষিপ্ত করে গেলাম ওকে এটা দিয়ে দিলাম তারপরে ধরেন আমি ফলোয়ার ফলোয়ার কতগুলো আমি এটার মধ্যে বের করলাম ফলোয়ার হচ্ছে ওয়ান মিলিয়ন মানে উনিশ মিলিয়ন সরি উনিশ মিলিয়ন ফলোয়ার হচ্ছে উনিশ মিলিয়ন বের করলাম তো আর কি লাগবে ইনস্টাগ্রামের account name okay user link okay এটা দিয়ে দিলাম অ্যাকাউন্ট লিঙ্ক দিয়ে দিলাম সবই দিয়ে দিলাম এখন ইমেল আর সোশ্যাল মিডিয়া এবার আমাকে দেখতে হবে ইমেল আর সোশ্যাল মিডিয়া আছে কিনা ওকে দেখেন এখানে সুন্দর করে আমাদের বোঝানোর জন্য সুন্দর করে একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে দিছে আমি এখানে ওয়াচ করি তার মেলটা বের করার জন্য দেখেন আমরা তার কোনো না কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তো অবশ্যই পাবো না পাইলে অপশনাল মেল দিতে চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন কোনো কিছু যায় আসে না একটু আমি দেখি একটু নেট প্রবলেম সমস্যা ওকে এটা হচ্ছে তার ইউটিউব অ্যাকাউন্ট এখান থেকে দেখেন তার ফেসবুক পাইলাম সোশ্যাল মিডিয়া সবই পাইলাম এখানে মোটামুটি সবই আছে তার ওয়েবসাইট থেকে শুরু করে এবার দেখি অ্যাবাউট আসে যাই দেখি মেলটা পাই কিনা মেল মেল দেখি মেল আছে কিনা মেল যদি না পান তাহলে সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুকের একটা লিঙ্ক এখান থেকে দিয়ে দিবেন এখানে তো লিঙ্ক আছেই ফেসবুকের থেকে দেখি ফেসবুকে তার লিঙ্ক আছে কিনা ইউটিউবের লিঙ্ক আছে সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিবেন অথবা তিন চারটা লিঙ্ক দিয়ে দিবেন যে কটা পান তার সাথে যোগাযোগ করার জন্য মেল খোঁজার আপনার দরকার হচ্ছে মেল মেল যদি না পান তাহলে সোশ্যাল মিডিয়ার অন্য যেগুলো আছে ওগুলো দিয়ে দিবেন দেখি ওয়েবসাইট এই যে দেখেন এবার আমি কিন্তু মেলও পেয়ে গেলাম এখান থেকে দেখেন এটা হচ্ছে তার একটা মেল তো এইভাবে আমাকে সম্পূর্ণ কাজগুলো করতে হবে এই যে আমি এখন মেলের জায়গায় মেল দিয়ে দিলাম এটা যদি অপশনাল থাকবে তারপরে আপনি এগুলো দিয়ে দিবেন বায়ার খুব খুশি হবো দেখে একটু রিসার্চ ভালো করে করবেন মোটামুটি এইভাবে আপনাকে কাজগুলো করতে হবে ঠিক আছে মোটামুটি পঞ্চাশটা হয়ে গেলে এভাবে আপনি পঞ্চাশটা করবেন আবার আমার মতো করে টান দিয়েন না ঠিক আছে পঞ্চাশটা প্রোফাইল খুঁজবেন একদম সহজ না কাজটা বুঝতে পারছেন আপনারা হাসিবুর একদম সিম্পল কাজ তো এবার একটা আমি বাজেট বলে দিই আপনার যদি বিশ থেকে তিরিশটা প্রোফাইল খুঁজতে হয় ধরেন বিশটার উপরে যদি প্রোফাইল খুঁজতে হয় তাহলে পাঁচ ডলার চার্জ আর পঞ্চাশটার মানে চল্লিশের উপরে গেলে দশ ডলার এবং পঞ্চাশটার উপরে গেলে আপনি কমসে কম তিরিশ ডলার চার্জ করবেন এর থেকে কমও করতে পারেন সেটা আপনার উপর নির্ভর করে কাজগুলো একদম সহজ এবার এটা এই একটা মেথড দেখাইলাম এবার আর একটু শর্টকাট করে আমি আরেকটা জিনিস দেখাবো এটা আমি একটু দেখাই কিভাবে লিঙ্কটা দিতে হয় এই যে দেখেন এখানে শেয়ার লেখা আছে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করে এখান থেকে এই যে রেস্টেক আছে অ্যানিয়ন অ্যানিয়ন উইথ দি লিঙ্কস এখানে ক্লিক করে এখান থেকে বিউ আছে এটা আপনি দিয়ে দিবেন এডিটর এডিটর দিয়ে আপনি এই লিঙ্কটা কপি করে বাইরকে ওই ফাইবারের ভিতরে দিয়ে দিলেই আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে আর ওইটা তো আমরা দেখাবো কীভাবে ডেলিভারি মেলিভারি সব করতে হয় সেগুলো আমরা দেখাবো সমস্যা নাই তো এই হচ্ছে কাজ তো আমরা এই একটা দেখলাম এখন এই কাজটা পারা যাবে হ্যাঁ ওকে এবার আমি দেখাই এটাতে কিভাবে বের করতে হয় আমি লিঙ্কগুলো দিয়ে দেওয়া দরকার আমার মনে হয় নাকি দিয়ে দিব না এখান থেকে আপনি এরকম অনেক ইনফ্লুয়েসার মার্কেট পাবেন যারা এগুলো করতেছে এই মার্কেট প্লেস থেকে ফাইন্ড করা খুবই সহজ আরও মেথড আছে এখানে অনেক ধরনের মেথড থাকে কাজ করার আরও সিস্টেম আছে বের করার আমি আপাতত মনে করি এটাই সব থেকে সহজ হবে আপনাদের জন্য সেই জন্য সহজটাই দেখালাম তো দুইটা দিয়ে দিলাম ইনফ্লুয়েসার হোপ এটা হচ্ছে টুলসের জন্য টুলসের ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দিলাম যাতে হাসিপুর এগুলো গ্রুপে দিয়ে দাও কষ্ট করে তারপরে সোশ্যাল ব্লেড এটার কাজটা দেখাই আমি এটা অনেকজনে অনেক কাজে ব্যবহার করে আমরা দেখি আমরা যদি যাই এখানে ইউটিউব দেওয়া আছে আমরা ইউটিউবে অ্যানালাইটিস করি আমরা যদি অ্যানালাইটিক করি ইনস্টাগ্রাম দেখি ইনস্টাগ্রাম পাই কিনা আইজি ওকে ইনস্টাগ্রাম পাইছি ইনস্টাগ্রামে এটা সিলেক্ট করবেন করার পর এখান থেকে ইনস্টাগ্রামের আমরা ইউজারটা দিয়ে দিব এই যেখানে ইউজার নেমটা আছে আমরা এটাই কপি করলাম কপি করে এখানে পেস্ট করে দিব তো এবার দেখি আসে কিনা ইনস্টাগ্রাম দেখেন এটাও খুব ভালো একটা টুলস দেখেন চলে আসছে আমাদের দেখছেন তার প্রোফাইল কত এঙ্গেজমেন্ট এটা কোথায় পাবেন এটা অবশ্যই সাইন আপ করতে হবে আপনাকে এটা সাইন আপ করলে এই যে দেখেন উপরে একটা লেখা আছে সাইন আপ সাইন আপ করলে ফ্রি এটা কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে আপনি সব কিছু পাবেন দেখেন ফলোয়ার কত আছে এখানে দেখতে পারবেন ফলোয়ার আছে ফলোয়ার আছে কয়জন এঙ্গেজমেন্ট রেটও কয়জন অ্যাভারেজ লাইক কত কমেন্ট কত কত ভিডিও আপলোড করছে সব কিছু এখানে আছে দেখছেন সেম একই টুলস আপনি চাইলে দুইটার একটা ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনি রেজিস্টার করবেন এখান থেকে রেজিস্টার করার পরে আপনি এই কাজগুলো করে ফেলতে পারবেন আশা করি তো আমার একটা ইনস্টাগ্রাম তো এখন তো তৈরি করাই ছিল সরি আমি দেখি লগ ইন করি আমার তো অনেক আগে তৈরি করা ছিল আমার মনে হচ্ছে ওকে লগ ইন করা হ্যাঁ এই যে দেখেন এবার আমি এখান থেকে ইনস্টাগ্রাম লিখি ইনস্টাগ্রাম বের করে ইউজার নেমটা দিয়ে দিই এবার সব কিছু আপনারা দেখতে পারবেন এই দুইটা টুলসই আপনাদের জন্য হেভি কাজ করবে দেখেন সব চলে আসছে এঙ্গেজমেন্ট রেটও follower average like comment share সব চলে আসছে এখন আপনি চাইলে এখান থেকে যা খুশি করতে পারেন এবার আমরা তার অ্যাকাউন্টের আর্নিংও দেখতে পারবো মেবি আর্নিং <laughs> যদিও নাই ইনস্টাগ্রামের আর্নিংয়ের কোনো প্রসেস নাই ওকে যাই হোক এভাবে কাজগুলো আমাদের এই করতে হবে তো আমরা এরপরে যদি ইনস্টাগ্রামের আরেকটা ক্লাস হতে পারে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম রিলস তৈরি ইনস্টাগ্রাম রিলস তৈরি ওইটা করার শেষে আমাদের ক্লাস শেষ আজকের মতো আমরা এখানেই থাকি